তিনি শহীদ হলেন আগে তিনি জান্নাতে গেলেন পরে আর তিনি এক বছর পর স্বাভাবিকভাবে ইন্তেকাল দেখা যাচ্ছে মাস তিরিশে হয় অথবা হয় মাসে অথবা ত্রিশ সেই হিসাবে বছর আগামী বছর হয় তিনশো চৌহান্ন যদি প্রত্যেক আমরা প্রত্যেক মাসকে তাহলে বাবা মাসে হিসাব হয় ছয় শুধুমাত্র প্রত্যেক দিনের টাকা যদি পঞ্চাশ দুশো পঞ্চাশ দিন ধরে বছরে দিন হবে তিনশো পঁচপান্ন नमाज रोकने के लिए फौरन नमाजें होंगे फौरन जो भी सुनते हैं तारा नमाज नहीं कर रहा नमाज पढ़ेगा नमाजें वाली सुनने के लिए साउस है हो गया साउस है errado 我呀，不他了。 I tu

জড়িত এই টাইমে আমার যদি প্রয়োজন থাকে প্রচুর প্রয়োজন থাকে প্রয়োজন থাকে আমি এই শেষ করে দেবো এর ইমাম ইমামের ইমাম সাহেবের একটা এখানে টাকা দুশো টাকা কি ওষুধে রইল আর কি একটা